আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ইউটিউবের থাম্বেল ইউটিউবের থাম্বেল হচ্ছে এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই থাম্বেলটি দেখে নাইনটি পার্সেন্ট মানুষ আপনার ভিডিওটি ক্লিক করবে আর তাই যার থাম্বেলটি যত বেশি আকর্ষণীয় এবং সুন্দর হবে তার ভিডিওটি বেশি ভিউ হওয়ার সম্ভাবনা আছে তাহলে আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা অতি সহজেই থাম্বেল তৈরি করতে পারি ফিরে আসছি ছোট্ট একটা ইন্ডোর পর আর এর জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে পিকজেল ল্যাব নামক একটি অ্যাপ ইনস্টল করতে হবে যেহেতু আমার এখানে ইনস্টল করা তাই আমি অ্যাপটি ওপেন করব সর্বপ্রথম আমরা নিচে থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো এরপরে আমরা সাইজটা সিলেক্ট করার জন্য এখানে চলে যাব এখান থেকে আমরা ইউটিউব থাম্বেল সিলেক্ট করে দিব এখন আমরা আমাদের এই লেখাটি সিলেক্ট করে এটাকে এডিট অপশনে চলে যাব এখান থেকে আমরা পুরাতন লেখাগুলো কেটে আমরা আমাদের পছন্দ মতো লেখা লিখে নিব লেখার পর ওকে বাটনটি প্রেস করব প্রেস করার পর এখানে চলে আসবে আমরা এখন এই লেখাটাকেই আমাদের সাইজ মতো ছোট বড় করে নিতে পারবো নিচে একটি মেনু বার আছে এখান থেকে আপনারা লেখাটি যে কোনো সাইজে ডানে বামে সরিয়ে নিতে পারেন এখন আমরা নিচের মেনু ব্যবহার করে লেখাটিকে বিভিন্ন কালার শেপ করতে পারি এরপর আমরা লেখাটি সিলেক্ট করে আরেকটি কপি করে ফেলব কপি করার পর নতুন লেখাটি আমরা ইচ্ছামতো পরিবর্তন করে নিতে পারি এরপর লেখাটি মনের মতো করে আবার আমরা ডিজাইন করব এবং যে কোনো জায়গায় স্থাপন করব এরপর আমরা এখানে সারপ্রাইজ মোডের একটি ছবি নিয়ে আসব যা আমি আগেই গুগল থেকে ডাউনলোড করে রেখেছিলাম ছবিটি নিয়ে আসার পর আমি আমার পছন্দ মতো ছবিটিকে ছোট বড় করে নিতে পারবো ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এই বাটনটি ব্যবহার করব এরপর আমরা দ্বিতীয় লেখাটিকে আবারও কপি করব এখন আমাদের থাম্বেলটি প্রস্তুত হয়ে গেল আর এই থাম্বেলটি এখন আমরা গ্যালারিতে সেভ করব। উপরের এই বাটনটি ক্লিক করার মাধ্যমে আমরা এখান থেকে ডিফল্ট অপশনটি সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে থাম্বেলটি সেভ হয়ে যাবে সেভ বাটনটি ক্লিক করার সাথে সাথে একটি বিজ্ঞাপন আসবে তিন সেকেন্ডের বিজ্ঞাপনটি চলে যাওয়ার পর আমরা গ্যালারিতে দেখব আমাদের থাম্বেলটি তৈরি হয়ে গিয়েছে আর এভাবেই আমরা ইউটিউবের জন্য পছন্দ মতো থাম্বেল তৈরি করতে পারি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ